হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপনার ইউটিউব চ্যানেলটির নাম কি রাখবেন এবং কেন প্রথম অবস্থাতেই আপনার ইউটিউব চ্যানেলের নামটি ভালো রাখবেন সেই সম্পর্কে তো বন্ধুরা আমরা আজকে এই দুটি বিষয় নিয়েই ভালো করে জানবো যে আপনার চ্যানেলের নাম কি ধরনের হওয়া উচিত এবং আপনার চ্যানেলের চ্যানেল আপনার চ্যানেলের নামটি কেন আগে থেকেই ভালো হওয়া উচিত তো বন্ধুরা দেখতেই থাকুন পুরো ভিডিওতেই আপনাদের সঙ্গে আছি আকুল বাই ক্যামেরার পিছনে অবশ্যই খেয়েও নাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেল আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেন অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করলে তো আমাদের সঙ্গে এখনও জুড়েন নাই তাড়াতাড়ি জুড়ে যান আমাদের সঙ্গে আমাদেরকে দেখতে থাকুন এবং দেখতে দেখতে তো অবশ্যই চেনা পরিচিত হয়েই যাবে তো বন্ধুরা প্রথম বিষয়টি হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের নাম কি রাখবেন তো প্রথমেই কথাটি আসতেছে আপনারা কি ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে সারবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা হওয়া উচিত উচিত কারণ আপনার চ্যানেলে যদি ভিডিও এক ধরনের হয় আর আপনার যদি নাম আরেক ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু একটা সামঞ্জস্য যেটা থাকা দরকার সেটা আপনার চ্যানেলে থাকবে না তো আপনাদেরকে অবশ্যই সামঞ্জস্যটা রক্ষা করতে হবে আপনার চ্যানেলের ভিডিওর সঙ্গে আপনার নামটি একটু মানে আপনার চ্যানেল নাম শুনলেই যেন বোঝা যায় আপনি কি ধরনের কাজ করেন তো আপনার চ্যানেলের নামটা আসলে এই ধরনের হওয়া উচিত আর কেনই প্রথম অবস্থায় আপনার চ্যানেলের নামটা ভালো হওয়া উচিত সেটাই বলি প্রথম আপনারা যদি ভিডিও কয়েকটি ছাড়লেন ছাড়ার পর আপনার চ্যানেল ভাইরাল হয়ে গেল আর একটা ভিডিও যদি ভাইরাল হয় কিন্তু চ্যানেলটা কিন্তু খুব দ্রুতই উন্নতি করে সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুতই উন্নতি করে ফেলবে আর আপনি যদি তখন চ্যানেলের নামটি আবার পরিবর্তন করেন মনে করেন যে আপনার চ্যানেল নামটি ভালো হয়নি সেক্ষেত্রে পরিবর্তন করতে গেলে কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্ক যেটা আছে সেই র্যাঙ্কটি কিন্তু ধাম করে কমে যাবে তো পরবর্তীতে আপনার চ্যানেলটি কোথাও আর খুঁজেও পাওয়া যাবে না সার্চ করলেও পাওয়া যাবে না ভিডিওতে ভিউ কম পাবেন অনেক সাবস্ক্রাইবার আপনাকে খুঁজে পাবে না তো এই ধরনের সমস্যাগুলো এড়াতে আপনার চ্যানেলের নামটি আপনার ভিডিওর সঙ্গে মিলে যায় বা আপনার চ্যানেলের নাম শুনলেই বোঝা যাবে আপনি কী ধরনের ভিডিও বানান সেই ধরনের একটি নাম সিলেক্ট করবেন আর নামটি প্রথম অবস্থায় এমনই রাখবেন যেন পরবর্তীতে আর সেই নামটি পরিবর্তন করতে না হয় তো বন্ধুরা ভিডিওতে যদি একটু কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটিতে লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসে বেলাইকনটি চাইলে অন করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতেই আপনাদের সঙ্গে আছি আকুল বাই ক্যামেরার পিছনে অবশ্যই কেউ নাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেল আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেন অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করলে তো আমাদের সঙ্গে এখনও জুড়েন নাই তাড়াতাড়ি জুড়ে যান আমাদের সঙ্গে আমাদেরকে দেখতে থাকুন এবং দেখতে দেখতে তো অবশ্যই চেনা পরিচিত হয়েই যাবে